বিশিষ্ট রাজনীতিবিদ তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন ও মায়া রায় বর্মনের ঘরে জন্মগ্রহণ করেন তার বাবা সমীর বর্মন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন তার কলেজের দিনগুলিতে সুদীপ রায় বর্মন ভারতীয় জাতীয় কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআই এর সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন উনিশশো সালে তিনি এনএসইউআই এর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ত্রিপুরা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে উনি যুক্ত ছিলেন উনিশশো সালে আগরতলা আসন থেকে প্রাক্তন সিপিআইএম মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর বিরুদ্ধে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং হেরে যান উনিশশো সালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য হিসেবে ভোট পেয়েছিলেন উনিশশো সালে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সিপিআইএম এর নেতা কৃষ্ণ রক্ষিতকে দু ভোটের ব্যবধানে পরাজিত করেন দু সালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি হিসেবেও নিযুক্ত হন তিনি উনিশশো সাল থেকে পরপর পাঁচটি বিধানসভা নির্বাচনে জয়ী হন যথাক্রমে বিশিষ্ট কমিউনিস্ট নেতা ডক্টর বিকাশ রায় শঙ্কর প্রসাদ দত্ত কৃষ্ণ রক্ষিতকে পরাজিত করেন দু সালে তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সাথে মিত্রতাজনিত কারণে বিভিন্ন এবং অসঙ্গতির কারণে সাতই অগস্ট দু সালে তিনি ত্রিপুরা বিধানসভার অন্যান্য পাঁচজন তৃণমূল কংগ্রেসের বিধায়কের সাথে হিমন্ত বিশ্ব শর্মা এবং ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে দু সালের ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচনে পার্টি লাইনের বিরুদ্ধে ভোট দেওয়ার পরে বিজেপিতে যোগদান করেন দু সালের মার্চে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠিত হওয়ার পর সুদীপ রায় বর্মন বিপ্লব দেবের মন্ত্রিসভার সদস্য হয় দু থেকে দু পর্যন্ত বিপ্লব কুমার দেবের মন্ত্রিসভায় স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তর শিল্প ও বাণিজ্য দপ্তর পিডব্লিউডি দপ্তর সামলেছেন দু সালের মে মাসে সুদীপ রায় বর্মনকে মন্ত্রিসভা থেকে অপসারিত করা হয় সাতই ফেব্রুয়ারি দু বাইশে তিনি বিজেপি ত্যাগ করেন এবং তার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন আটই ফেব্রুয়ারি তিনি দিল্লিতে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন তেইশে জুন দু সালে তিনি উপনির্বাচনে ছয় আগরতলা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এই কেন্দ্রে তিনি পুনরায় জয় লাভ করে বিধায়ক হন নমস্কার সবাইকে কুরুক্ষেত্রের ত্রিপুরার বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় এই সম্প্রচারে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পেরিফেরিতে সবচেয়ে বেশি আলোচিত একটা নাম সুদীপ রায় বর্মন আমাদের এই প্রথম কনক্লেভে ওনার উনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন এবং এসছেন তার জন্য অনেক ধন্যবাদ ওনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ আপনাদের বিধানসভা নির্বাচন দু আমরা দেখেছি দু নির্বাচনের দামামা অলরেডি বেজে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে আজকের এই অবস্থানে সুদীপ রায় বর্মন একটা নাম নাম এই কারণে কারণ দু ইলেকশনে যখন বিজেপি জয়েন করেন উনি তখন ভারতীয় জনতা পার্টির জন্য প্রচারে ভারতীয় জনতা পার্টির হয়ে লড়েছেন দু আসার আগেই ভারতীয় জনতা পার্টির বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন এবং কংগ্রেসের হয়ে লড়েছেন এবং সঙ্গে জিতেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাছে সবচেয়ে প্রথম কোশ্চেনটা হচ্ছে বিজেপি দলটা কেন ছাড়লেন মাঝখানে কেন বিজেপি দল থেকে আপনার পদত্যাগ প্রথম কোশ্চেন দেখুন দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত রয়েছি দু হাজার পূর্বে মানুষ একটানা পঁচিশ বছরের রাজত্বের থেকে মানুষ মুক্তি চাইছিলেন মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়ে দু হাজার সতেরো সালের সাতই অগস্ট ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি যদি না করতাম রেজাল্টটা হতো ভোট কাটাকাটির প্রেক্ষিতে ষাটে ষাট বামফ্রন্ট দু হাজার আঠারোতে মানুষ পরিবর্তন চাইছিল ওই সময় মানুষের ভাবাকে সম্মান জানিয়ে যাতে মানুষের ইচ্ছাটা পূরণ হয় ভালো একটা কিছু রাজ্যের জন্য মানুষের জন্য মঙ্গল হবে এই ভাবনা থেকে গেছিলাম ভারতীয় জনতা পার্টিতে কিন্তু যাওয়ার পরেই সরকার দেওয়া প্রতিশ্রুতি থেকে যখন সরে আসছিল তখন আমার সঙ্গে খটাখটি লাগে বেশ কিছু ইস্যু নিয়ে যেগুলো আমি মেনে নিতে পারিনি ক্যাবিনেট ক্যাবিনেট মিটিংয়ে এই সমস্ত ইস্যুতে আমি প্রতিবাদ করতাম যেগুলো আমি আমি জানতাম এগুলো মানুষের স্বার্থ পরিপন্থী মানে এন্টি পিপল যেরকম ধরুন আউটসোর্সিং বিভিন্ন শূন্য পদগুলো বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি এগুলো আউটসোর্সিং এজেন্সিকে দিয়ে তারা লোক নেওয়ার প্রচেষ্টা নেন আমি ক্যাবিনেটে জোরদার প্রতিবাদ করি আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলাম এর মধ্যে একটা ছিল যে আইসিউতে ভাড়াটা যেটা ফিজ সেটা আমি প্রত্যাহার করে নিয়েছিলাম যে মানুষের অন্তিম সময়ে এমনও হয়েছে ডেড বডি আইসিউর ভেতরে গরিব পরিবার টাকা জোগাড় করতে পারছে না ডেড বডি দেওয়া হচ্ছে না এই খবরগুলো যখন সংগ্রহ করলাম আমি আমার দপ্তরে সিদ্ধান্ত নিলাম এটাকে মুকুব করার জন্য এ নিয়েও মতবিরোধ তৈরি হয় পরবর্তী সময় যাই হোক আমি আমাকে ড্রপ করে পরবর্তী সময় আবার ফিজ ধার্য করা হয় এমন অনেকগুলো ঘটনা আছে বিস্তারিত নাই বললাম যার থেকে আমার মনোমালিন্য তৈরি হয় এবং যার প্রেক্ষিতে যখন একটা কিছু করার একটা মানসিকতা নিয়ে রাজ্যের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে যখন গুটি গুটি পা এগিয়ে যাচ্ছিলাম all of sudden I was dropped ড্রপের কারণ আজ আমি জানলাম না শুধু এটুকু বলা হলো পরবর্তী সময় যেটা আমি জানা জানলাম কারণ ভিডিও প্লে করেছিল যে আমি যখন ভোট প্রদান করি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আমি ভোট দিয়ে বেরিয়ে এসে আমার ভোট কেন্দ্রের ভেতরেই পেরিফেরির ভেতরেই সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলো আজকে আপনার বক্তব্য কী কী বার্তা থাকবে রাজ্যের ভোটারদের জন্য আমি বললাম সারা রাজ্যের মানুষ যেন এগিয়ে আসেন ভোট প্রদান করেন বাড়িতে যেন কেউ বসে না থাকেন যাকে খুশি তাকে ভোট দিন কিন্তু দয়া করে ভোট দানে এগিয়ে আসেন আমাদের রাজ্যে একটা রেকর্ড রয়েছে আমরা চাইছিলাম সেই রেকর্ডটা ভাঙতে কেন আমি বললাম যাকে খুশি তাকে ভোট দিন আমি ভোট কেন্দ্রের মধ্যে কি আমি প্রচার করতে পারি যে অমুক প্রার্থীকে কিংবা কোনো দলের এই দলের প্রার্থীকে ভোট দিতে আবেদন করতে পারি ভোটের দিন নিশ্চয়ই পারি না তো যাই হোক আমার যতটুকু মনে হয়েছে এটা বোধহয় ভালোভাবে ঠেকে নি দিদেন চিফ মিনিস্টার এবং তার সাংঘপাঙ্গদের তো দেখ মি সুদীপবাবু আমি এখানে আপনাকে একটু পজ করব আপনি যেই মঞ্চে বসে আছেন আপনার মঞ্চের অপোজিট সাইডে যারা বসে আছেন তারা সবাই ভোটার হিসেবে এখানে এসছেন এবং এরা সবাই সমাজের বিভিন্ন ফিটার্নিটিকে বিলং করে আমরা যারা আপনার সঙ্গে এই মঞ্চে বসে আছি আমাদের জন্য কাজটা হচ্ছে যে মানুষের মুখের কথাগুলো মানুষের চিন্তাধারাগুলো আপনার সামনে তুলে ধরা সেখানে আমাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কিছু প্রশ্ন থাকতেও পারে সাংবাদিক হিসেবে যেগুলো আমরা জানতে পারি জনগণের কাছ থেকে সেই হিসেবে আমাদের কাছে একটা ইনপুট আছে আপনাকে যখন হ্যালো অপসারণ করা হয় বিজেপির তখন আপনার প্রতি বক্তব্য ছিল যে আপনি সেই নির্বাচনে চেয়েছিলেন যে দুটো আসন ত্রিপুরা রাজ্যের দুটো লোকসভা আসনই কংগ্রেস জিত এবং বিজেপি হারক এবং সেই হিসেবে আপনি কংগ্রেস হয়ে প্রচার করেছিলেন ভেতর ভেতর এবং সেখানে আরও বলা হয়েছে যে আপনি ফোন করেছেন যেন ভোটটা কংগ্রেসকে দেওয়া হয় সেই বিষয়ে কি বলবেন আমার ফোনে তো আড়ি পাতা ছিল আমি মন্ত্রী থাকাকালীনও আড়ি পাতা ছিল আমি আমাকে ড্রপ করার পরেও আরে পাতা ছিল এখনও আছে আমি জানি একটা রেকর্ডিং বের করে দেখাতে বলুন আর am I that popular that you admit that I am very popular যে তলে তলে আমি কংগ্রেসকে ছাব্বিশ সাতাশ শতাংশ ভোট পার্লামেন্টে ইনক্লুডিং দ্য চিফ মিনিস্টারের কেন্দ্র মন্ত্রী ইউনিভার্সাল ট্রেন্ডটা দেখুন সিমলা থেকে শুরু করে কাঞ্চনপুর অব্দি এক সিমলা ষাট কাঞ্চনপুর ওখানে কংগ্রেসের প্রার্থীরা একটা ট্রেন্ড মানে ten thousand eleven thousand nine thousand করে ভোট পেয়ে গেছিল তো ট্রেন্ড তো কোথাও ডিস্টার্ব হয়নি that means I am so popular across the state that প্রচারে না গিয়েও তলে তলে কিংবা ফোনে কথা বলে এতগুলো ভোট যদি আমি if I am that material they ought to have preserve that material in a nice manner I am a precious item একটা হীরার আংটি যখন আপনারা যেরকম সামলে রাখেন they had to ought to preserve means so, so, so these are all wild allegations এবং আমাকে একটা শোকজও করেনি all these are gossip all these are Twitter talks একটা শোকজ যে তুমি তোমার বিরুদ্ধে এই অভিযোগ এই অভিযোগও করেনি যে I don't have any regret আমি এই কাদার মধ্যে এই ময়লা আবর্জনার মধ্যে আমি ভগবান বিশ্বাস করি তো ভগবানই বোধ আমাকে সরিয়ে এনেছেন এই সমস্ত কাদা ময়লা আবর্জনার থেকে যে বিষয়টা আমি আপনাকে প্রথম প্রশ্ন করতে চাই সুদীপ বাবু যে আমরা দেখেছি আপনি ছাত্র জীবন থেকেই কংগ্রেসের সঙ্গে যুক্ত তারপর দীর্ঘ বছর আপনি কংগ্রেসের একজন বিধায়ক হয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জয়ী হয়েছেন এবং তারপর আমরা দেখলাম আপনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেলেন এবং তারপর বিজেপি দল এবং তারপর আবার ঘুরে সেই কংগ্রেস দল তাহলে কি আমরা বলতে পারি যে আপনার অস্তিত্ব টিকিয়ে রাখতে কংগ্রেসই একমাত্র দল যে আপনার যে নির্বাচনী বা রাজনৈতিক যে ব্যক্তিত্ব সেটা একমাত্র কংগ্রেসই করতে পারে কি বলবেন হুয়েমায় আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য না এ রাজ্যের মানুষের অস্তিত্ব গণতন্ত্রের অস্তিত্ব আপনার অধিকারের অস্তিত্ব এটা একমাত্র কংগ্রেসই বজায় রাখতে পারে All that glitters is not gold all Tripurites, most of the Tripurites, like you, me, and others, we thought, honestly speaking, before 2018, the way they were delivering, the way they were uh, making uh, wild promises, we too got carried away. ঠিক আছে যদি ভালো কিছু রাজ্যের জন্য হয় আই ডোন্ট ওয়েলকাম পঁচিশ বছর তো দেখলাম let's off for a change that's what we thought and we plunged কিন্তু বুঝে গেছি সন্দীপবাবু পঁচিশ বছরের এই আপনার এই ফাইটে যখন আপনি বিরোধী আসনে বসতেন তখন আপনার একটা কল থাকতো আপনি সবাইকে বলতেন অবাম ভোট আমার চাই সব অবাম ভোট কংগ্রেসে আসুক আপনি দীর্ঘদিন কংগ্রেসের হয়ে লড়াই করেছেন মাঠে নেমেছেন আন্দোলন করেছেন তারপর কংগ্রেসের আইডিওলজি আপনার ভালো লাগলো না তখন আপনি বেছে নিলেন Trinamool Congress don't put your words in my mouth কংগ্রেসের আইডিওলজি ভালো লাগেনি that might be your words I said Congress দিয়ে সিপিএমকে উৎখাত করতে পারিনি BJP has provided a platform we want a change people want a change why not explore the possibility instead of instead of fighting under the banner of Trinamool, cutting votes as it happened in Borjala by-election, as it happened in Pratapgarh by-election, or Khowai by-election, or Amarpur by-election, where যেখানে শাসক দল they swept the polls and we fought for the second and third position. Let's stop this nonsense play. Let's get on the act. দেখি একবার পঁচিশ বছর একঘেয়েমি এটাকে চেঞ্জ করা যায় কিনা ideologically when I was in BJP বিজেপির মঞ্চে গিয়ে উদয়পুর প্রধানমন্ত্রী যখন আসেননি আমি যখন আসসালাম আলাইকুম কলমকা তখন আমাকে বলল बीजेपी के मन से ये सलाम अलैकुम नहीं बोलना चाहिए but I didn't change my ideology. When I was in BJP, I was a secular person. Never will you find me uttering all nonsense slogans, inciting and exploring the emotions and sentiments of the majority of the populations. No. I studied in a convent school. I believe in Christianity. I believe in Muslim. I believe in Jainism. I am proud of my religion, Hinduism. So that's the secular view which I have been nurtured throughout my life and I continue with that. So don't put your words in my mouth and satisfy your bosses or you. Hmm? No, no, no, no, no, no, no. I'm not, not. I'm not putting that, my that, words. Yeah, yeah. This is my question, not my question. This is the question of the no. people of Tripura. Let, let, them let them ask the question. They will ask you. They will ask let you. Them ask don't, don't worry, so sir. Don't, don't put your words in no, my no, mouth. No, don't okay? worry. They will not ask. They will ask you questions. My my next question is. Yeah. So your fight with whom? You are fighting with whom? You're fighting. Your first fight was with uh, CPIM. Then everybody knows where I am, with whom I fought, and with I'm all ready to fight out in these ensuing elections. People want a change right at this point of time. People are fed up with this government. There's one-man show, dictatorship. There is no democracy that is prevailing in the state. Only one-man show is going on in the entire country. Over here also, looting the government exchequer. I, I can't say from this platform many things, but you also know many things, which, which will be inappropriate on your part to utter all these things. You know how these people are looting the government exchequer. You know what is going on. In the name of good governance or ki ghar ghar har ghar shushashan. People are fed up. Murderous regime. কতগুলো কত কতগুলো কতগুলো খুন হয়েছে ইলেকশন ডিক্লেয়ার সেদিনকে খুন প্রতিদিন বাড়িঘর আগুন দিয়ে পুড়ছে জ্বালাচ্ছে গাড়িঘর বাড়িঘর ভাঙছে ইকোনমির প্রভাব পড়ছে একটা মানুষ একটা বাড়ি বানায় অনেক কষ্টে এই লসটা কার হচ্ছে স্টেটের ইকোনমির প্রভাব হচ্ছে একটা গাড়ি ভাঙচুর করছে স্কুটার ড্যামেজ করে দিচ্ছে বাড়ি আগুন লাগিয়ে দিচ্ছে যাদের সঙ্গে এখন আপনারা জোটে যাচ্ছেন তারা কি কোনদিন বাড়ি ভাঙেনি বা তাদের সময় কি খুন হয়নি ইয়েস কেন যাচ্ছেন ওদের সঙ্গে it i was in the year to It happened during the last 25 years, I admit. But someone should, be, someone should play a role so as to bring all these forces together and combat this terrorism or, or you can say uh, political violence. Someone has to put an end to it. And, and if by coming togetherness of the left and the uh, Congress or secular and democratic forces, if all this political violence comes to a stop, it, is, it, will be, it will be praiseworthy for you. You should praise us. সুদীপবাবু স্পেসিফিক দুটো কোশ্চেন ফার্স্ট কোশ্চেন যদি আপনাকে তখন মন্ত্রিসভা থেকে ড্রপ করা না হতো তাহলে কি আপনি বিজেপি ছাড়তেন প্রথম কোশ্চেন সেকেন্ড কোশ্চেন এই জোটের আগে কি আপনি আপনার চিরশত্রু বলতে পারি আমি পঁচিশ বছর যাদের বিরুদ্ধে ফাইট করেছেন তাদের সঙ্গে আপনার কোনো মৌ স্বাক্ষরিত হয়েছে যে আমি আমি আমি বলছি আমি আমার লেট মি ফিনিশ ওদের সঙ্গে কি আপনাদের কোনো মৌ স্বাক্ষরিত হয়েছে যে এই এরপর থেকে আপনার সঙ্গী হওয়ার পর থেকে আপনার জোট সঙ্গী হওয়ার পর থেকে সিপিআইএম অস্ত্র ছেড়ে দিল সিপিআইএম কিংবা বিজেপি অস্ত্র নেয় না কংগ্রেস অস্ত্র নেয় না বিজেপি অস্ত্র নেয় না নেয় criminals anti social elements for their interest আমার প্রশ্নগুলো আপনি তো একজন সাংবাদিক প্রশ্নগুলো এরকমভাবে করা হয়েছে as if you are one of the effect would be the affected person if there change in the government আপনি আপনি finish. please give a chance. You have put a question. I want to. reply. Uh, you are putting <laughs> আপনি করছেন না মানে আপনি এফেক্টেড হয়ে যাচ্ছেন মানে আমার গভর্নমেন্টটা চলে গেলে আমার ব্যবসা বাণিজ্য বন্ধ এসে আপনি তো বেনিফিশিয়ারি নন নিশ্চয়ই আপনি আপনি তো সাংবাদিকতা করছেন please please bear me out yeah out you have put this question I want to ask you something now the question that you have put I not been, I would not have allowed many decisions that took place after my exit from the ministry. I would protested. আমি ফ্লোরে দাঁড়িয়ে কিন্তু when I was a BJP MLA I am not যদি এখানে কোনো বামপন্থী বন্ধু থেকে থেকে I might be excused please don't take it otherwise I being remaining in the BJP I played openly a role of the opposition which the other 16 MLAs ought to have played. Because for me the objective was for the people. My voice always was for the people, it is for the people, and it will be in the future also for the people of my state. I, this is, politics is not my bread and butter. My classmate, my yearmate, my batchmate, they happen to be the chief engineer of the state government. Many of them are, are there in the hierarchy. My one-year junior, he happens to be the IAS. My classmate happens to be one of the IAS. We are 11th generation in advocacy profession So this is not my bread and butter. It's a loss item for me, honestly speaking, if you're talking of an indi- individual. But yes, I'm in politics for a cause to do something for which the people will appreciate me whenever, even if I'm not there in this world. Why I can speak, I was there for 14 months. 14 months এ বহুত জন বহুত কিছু বহুত কিছু করে ফেলতে সক্ষম I don't bother the ED, CBI, income tax or anything because I, whatever I did, I did for the people. I did not do any hanky-panky. I did not accept even one rupee bribe or one rupee commission for which all the BGP guys, they are fed up of this government, they want to exit, but they are very much afraid कहीं वो ईडी ना लग जाए सीबीआई ना लग जाए इनकम टैक्स ना लग जाए हम लोग सही रास्ते पे on the path of truth we played a role and that is why we don't mince any words to attack this present government so we do politics we are in this profession or in politics for the common people to, ser- to serve them properly. That's it. Nothing more than that. Now, ifs and buts, if had you been a minister, where you resigned, Ari, I was, I was a member of legislative assembly of the party in power. Everybody enjoying power. Every, did I do a wrong when, when a doctor was attacked in, in hospital? He was just thrashed like anything, mercilessly beaten up. I couldn't provide, being a minister, I couldn't provide security to my doctors. I wrote a letter to the Director General of Police. He had, मेरा सिक्योरिटी विड्रॉ कर ले जाओ I don't want any escort आगे पीछे मेरे को कोई गाड़ी नहीं चाहिए आई डोंट वांट एनी बड़ी show off it didn't go well with this government मैं तो नौटंकी नहीं किया मैं एक मैसेज डालना चाहता था कि भाई डॉक्टर अपने काम पे ध्यान दो चाहे कोई भी प्रॉब्लम आ जाए मैं मंत्री के मैं मंत्री हूं मैं आपके साथ जुड़े हुए हूं आपके साथ खड़े हुए हूं that's the message I wanted to share I didn't want to show off Had that, been my, had that been my intention, had, been, had I compromised in even an inch, sacrificing the interests of the common people, I would have been well placed right now. I would I would have been well placed. So that was not my outlook. My outlook was something else. Next question, please, if you have any. হ্যাঁ নিশ্চয়ই আমরা আহ, পরের প্রশ্নে যাব আপনার কাছে যে আমরা দেখেছি আপনার দীর্ঘদিনের যে বিধানসভা কেন্দ্র ছয় আগরতলা সেখানে আপনি দীর্ঘদিন ধরে বিজয়ী হয়েছেন এমনকি আমরা যদি উপনির্বাচনের কথা বলি সেখানে আপনি বিজেপি থেকে যখন কংগ্রেস এলেন তখন আপনি জয়ী হলেন তাহলে আমরা কি ধরে নেব যে জনগণ কি চায় দল সর্বোপরি না ব্যক্তি সর্বোপরি মানুষ সর্বোপরি না ব্যক্তি না দল মানুষের শেষ কথা বলে মানুষকে যারা প্রাধান্য দেয় আপনারা তো সবাই জীবনের মায়া আছে যখন কোভিডের আত্মপ্রকাশ ঘটল আমি পিপি কিট পরে ডক্টরের ডক্টর আমি পিপি কিট পরে আমি হেলথ ডাইরেক্টরের সঙ্গে কথাবার্তা বলে আমি ভগৎ সিং ইউথ হোস্টেলে যাই আই উড বিন এফেক্টেড আমি গিয়ে তোর সঙ্গে কথাবার্তা বলি বিনিময় কি পেলাম মামলা হয়েছে এখানে আমার এক ছোট ভাই আমি তাকে স্নেহ করি যদিও ও এক বর্তমানে বিভিন্ন কারণেই হোক চাপেই হোক যোগাযোগটা আগের মতো নেই এই ছেলেটাকে নিয়ে আমি রাত্রিবেলা যখন ডাক্তারের কল পেলাম ডিস্ট্রেস কল ছটফট করছে আইসিউতে অনেকগুলো পেশেন্ট মারা যাবে রাতুলকে পাচ্ছি না ওকে নিয়ে আসুন he being a bio medical engineer is very good chap you ask I call him up He came immediately. We both rushed to the hospital. Thank God. With his wonderful skills, he could save lives of many of those who were just suffering very badly in the ICU due to lack of oxygen. What happened? Again a case was registered. কি মৃত্যুর মিছিল সংগঠিত করতে চাইছিলাম আমরা আমি খুব খুশি ই was I am I am a conspirator so was Ratul Ratul was later given a job as a biomedical engineer in the same hospital, where according to them, he also and me, he and me conspired. so these are the things, these are the small issues which I, which I want to say. কেন বলছি মানুষ যাতে বুঝতে পারে শ্মশানে মৃত্যু ডেড বডি গেছে প্রশাসন ফেলিয়র আমি এবং আশিস সাহা গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে বুঝিয়ে এই শ্মশানে লাশ পড়ানোর ব্যবস্থা করেছিলাম for whom did I do for the people what more should I prove my door are always open in the mist of night How, I am no more a health minister. But yes, I have interacted with many doctors. They do have tremendous respect on me. I think one gentleman is sitting, am I correct? তুমি ডক্টর না এই, কোনো আ- আছিস তো এখানটায় বয় বয় বয় আরে তুই তো ফোন করেছিলিস আমাকে boy thank God you have come if I lie you tell me rise I give you the liberty of raising and objecting to any of my false statement if I ever make, because I don't lie normally. I don't lie. So whatever I did, I disturb these doctors like anything because they come from Dehat, villages. They're not ac- acquainted with any doctor. তা আমি এদেরকে এ- এরা যখন আসে রক্তের প্রয়োজন আমি রক্ত ব্যবস্থা করে দিই একে ধরে একে ধরে আমার এলাকার ছেলেদের ধরি ভাই যা একটু একটা বোতল রক্ত দিয়ে আয় পেশেন্টটা মারা যাবে I been doing so and still continue I I take I I find satisfaction আমার প্রচণ্ড তৃপ্তি লাভ হয় এই মানুষকে সার্ভ করা for hmm I doing for the তো আমি এই কথাগুলো বলছি এই কারণে my priority is the to serve the people my priority is not to serve the party or any individual. Forget about it. Had I, আমার যদি আমার ইন্ডিভিজুয়ালের প্রাধান্য যদি দিতাম I had I budged an inch from my s- ethos and principles, I would have been well placed. Believe me or not, I've been well placed. Now those who are missing me, अब अब इनको समझ में आ रहा है कि क्या उन्होंने खोया है छोड़ो next question please if you have any audience ব্যথা উঠেছে তো হুম তাড়াতাড়ি পৌঁছে গেলাম আপনি বলছিলেন অডিয়েন্স থেকে শুনবেন তাই তারপর আবার আসছি না না না না অডিয়েন্স তো আমি দেখলাম অনিমেশন লাস্ট পোর্শনে audience if you have finish then I can go with audience আপনি sitting sitting see sir sitting if you expect me to be your friend, this is not possible for me. See, I this No, no, no, no, no. To me আপনি এখানে এসছেন শুনুন আপনি এখানে এসছেন জনগণের কোশ্চেনগুলো আমার মুখ দিয়ে শুনছেন এবার আমি বলছি আপনাকে ইউ আস দ্য কোশ্চেন না ইয়েস ইউ এক মিনিট এক মিনিট যদি আপনি মনে করেন আই আপনাকে প্রেস করাও আমার অপরাধ আমি যাব কোন দিকে আমি তো আপনাকে আমি বললাম কি প্রবলি ইউ আর এ সাংবাদিক আপনি তো এই সরকারের বেনিফিশিয়ারি না আপনি তো এমন কোনো বেআইনিভাবে সরকারের থেকে কোনো কিছু আদান প্রদান করেননি নেননি কিছু আপনি বললেন কাজে কাজে এই কথাগুলো এরকম ভাবে বলছেন যাতে মানে as if you are one of the affected person সেটাই তো বললাম আপনাকে আপনাকে আমি প্রশংসা করলাম আমি আমি স্বাভাবিকভাবে আমার প্রশংসা করাটা যদি ভুল হয়ে থাকে আই উইথড্র মাই স্টেট আমি স্বাভাবিকভাবে আমি আপনাকে যে কোশ্চেনগুলো করছি সেই উত্তরগুলো পুরো স্টেট জানতে চেয়েছে প্লিজ প্লিজ গো হেড তাই আপনি যাদের সঙ্গে জোটে যাচ্ছেন এখন হ্যাঁ, হ্যাঁ। এই জোটে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি মানে এই জোটে যাচ্ছেন আপনারা নিশ্চয়ই সরকার গড়ার জন্যই যাচ্ছেন এই সরকার গড়ার পরিপ্রেক্ষিতে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি কিভাবে আপনার ২৫ বছরের যারা বিরোধী ছিল তাদের সঙ্গে কি করে নেক্সট পাঁচ বছর সরকার করবেন যদি আপনারা সরকারে আসেন পঁচিশ বছর বিরোধিতা করেছি টুতে নেইল ফাইট করেছি আপনারা দেখেছেন রাজ্যের মানুষ দেখেছে ব্যক্তিগত লড়াই ছিল না বর্তমানে পলিটিক্সটা হচ্ছে এই বিজেপির আমলে ব্যক্তিগত পর্যায়ে এসে পৌঁছেছে সিপিএম এর জামানায় যেটা ছিল না আর মেইন এনিমিকে পলিটিক্যাল এনিমি আমার ব্যক্তিগত বিজেপি কারোর বিরুদ্ধে আমার কোনো কিছু বলার নেই রাজনৈতিক এনিমি বলতে মানুষের আমি এনিমি তাদেরকে মনে করি যারা মানুষকে সম্মান দিতে জানে না যারা মানুষের ভালো চিন্তা করে না যারা নিজের আখের গোছায় যারা লুটপাট করে যারা মানুষকে মারধর করে যারা স্ত্রীর সামনে তার স্বামীকে মারে যা কন্যার সামনে তার বাবাকে মারে দাদুর সমান দাদুর সমান বয়স দাদু বয়সী লোককে নাতির সমান ছেলেরা গিয়ে থাপ্পড় দেয় কিল ঘুষি মারে যারা ভোট দানতে ভোট দান থেকে ভোট দিতে গিয়ে চাকু মেরে দেয় মানুষকে ভোট দিতে দেয় না আমি তাদেরকে মনে করি মানুষের শত্রু এবং কাজেই যারা মানুষের শত্রু এরা হচ্ছে আমার রাজনৈতিক শত্রু কাজে রাজনৈতিক শত্রু কোনটা লেস হার্ম কোনটা মোর হার্ম বিষ ছড়িয়েছে এই রাজ্যে বিষ ছড়িয়েছে কখনো ধর্মের নামে সাংঘাতিক হিন্দু বিশ্বাসী আমার আমি পৈতাধারী আমি রাম ঠাকুরের দীক্ষিত আমি আজকেও একটা শুভ কাজ আরম্ভ হবে আমি আচার্য দেব দেওঘরের আচার্য দেবের ডান হাত পবিত্রবাবু ওনার সঙ্গে কথাবার্তা বলেছি একুশ বাইশ তারিখ আচার্য দেব শিল করিমগঞ্জ এবং শিলচরে আছেন আমি চেষ্টা করব ওনার কাছে গিয়ে ওনার আশীর্বাদ করোনার জন্য বাট কিন্তু আমি রাম ঠাকুরের দীক্ষিত এ কথাগুলো কেন বলছি এই অনুকূল ঠাকুরের আশ্রম ভাঙচুর করে বিজেপির গুনসরা এরা আগুন লাগিয়ে জামজুরি সংখ্যালঘু সম্প্রদায়ের দোকানে আগুন লাগে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হিন্দু ধর্মেও আমি বিশ্বাসী আমার লজ্জা হয় এরা হিন্দু ধর্মের নামে তারা ব্যাপারী যারা বিষ ছড়াচ্ছে জাতির নামে ধর্মের নামে রাজনীতির নামে তারা ভাষার নামে কোনো জায়গায় ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আঞ্চলিকতার নামে তারা হচ্ছে ভণ্ড হিন্দু তাদের আমি তীব্র বিরোধিতা করি ঘৃণা বর্ষাই we believe in humanity we believe in love love it was that made us and love it is that will save ওই কনভেন্ট স্কুলে পড়েছিলাম তুই বলিস love was God's plan when he made man. God's divine nature is love. Love is a wonderful thing. Joy in our hearts it will bring. Where there is love, there is God. And there is, where there is God, there is love. এই ছোটবেলা শিখেছিলাম তো উই বিলিভ ইন হিউম্যানিটি এর বাইরে মানুষ মানুষকে ভালোবাসবে এর বাইরে কি রয়েছে কিসের ধর্ম কিসের কি তো যারা রাজনীতি আঙ্গিনা এই সমস্ত ব্যাপারীরা যারা শুধু দোজ অনলি মিনস ভোট ইলেকশনে জেতা জেতা তাই ভাবলাম ভাই সিপিএমের পঁচিশ বছরের জামানায় তো এরকম পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হয়নি তো বড় শত্রুকে বধ করার জন্য যে দুটো কম লেসার শত্রু দুটো আলিঙ্গন করেছে কম হ্যাঁ, হ্যাঁ। দুটোই কম শত্রু একে অপরের কম শত্রু আলিঙ্গন করেছে এবং মহাভারতের যুদ্ধে আমরা দেখেছি বহু ইন্ডিয়ান ইতিহাসে আমাদের ভারতীয় ইতিহাসে এরকম বহু দেখেছি যুদ্ধ রাজরাজাদের যুদ্ধ যখন দুটো এনিমি যারা একে অপরের বিরুদ্ধে লড়াই করত তারা মিলে মিশে ওই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে আমরা দেখেছি ওই মুঘলদের এই বিরুদ্ধে লড়াই করতে আমরা দেখেছি তো এরকম হতেই পারে there is nothing wrong and if this coming together can bring peace and tranquility তো uh, so is the harm একটু টেনশনে রয়েছে কারা যারা লুটেরা বাহিনী যাদের একটু স্বার্থাঘাত লাগতে পারে দেখছে বোধহয় এই রেক সংখ্যাটা চলে যাবে আমি তো ভালোই কামাচ্ছিলাম ভালোই তো বাণিজ্য হচ্ছিল আপনি না আপনাকে বলছেন আবার দেখবেন আপনি আবার আপনি আদারওয়াইজ বাইন্ড করবেন না কিন্তু ফাট করে রাখবে না তাহলে বন্ধ করে দেবো আমি তাহলে অন্য লাইনে চলে যাব যারা যারা এই সরকারের এরাই তো আতঙ্কিত হওয়ার কথা নেক্সট কোয়েশ্চেন প্লিজ আপনি যেটা একটু আগে বললেন যে দুটো কম শত্রু অর্থাৎ যেটা একটা বাগধারা আছে বলা যায় যে শত্রুর শত্রু আমার বন্ধু এই বিষয়টা নিয়ে যদি আপনারা ভেবে থাকেন অর্থাৎ ভেবেছেন বলেই জোট হয়েছে পঁচিশ বছর এটা তো সত্যি একটানা পঁচিশ বছর তো একে অপরের বিরুদ্ধে লড়াই করে গেছি এর মধ্যে এর মধ্যে তো লোকচুরি কিছু না এখন যা পরিস্থিতি দেখছি আমি যদি যে কোনো মানুষকে জিজ্ঞেস করব তারা গ্ল্যাডলি বলছে এবং মানুষের মানুষের মোরেল সাপোর্ট এবং মানুষের চাহিদা এটা আজকের দিনে যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলো একটা জায়গায় এসে কিছু করে দেখাক এই এই অশুভ শক্তিটাকে এক্ষুনি বিসর্জন দিক জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ষোলো তারিখ দেখবেন এবং দু তারিখ রেজাল্ট সময় দেখবেন কোথায় কে আছে আচ্ছা, আমরা যদি ধরে নিই যে এই জোট আগামী দিনে ক্ষমতায় আসছে তাহলে এই জোটের মুখ কে হবে অর্থাৎ মুখ্যমন্ত্রীর সিটে আমরা কাকে দেখতে পাবো বিশ্বাস করুন আমি আপনাকে অনেস্টলি স্পিকিং আজকে সকল আমাদের আমার এমএলএ হোস্টেলে মিটিং হয়েছে উই আর লিস্ট বদার্ড কোন দল কটা আসন পেল কে কটা বেশি পেল বিগ বস না ছোট boss these are all immaterial কে মুখ্যমন্ত্রী হবে কে না these are all immaterial now আমাদের মূল প্রশ্ন হচ্ছে এদেরকে ওই one point five seven percent যাদের অরিজিনাল ওই জায়গায় ওদের নামিয়ে আনতে হবে এই বীজ উবড়ে ফেলতে হবে রাজ্য থেকে Tripura will be the gateway for the opposition party in the not only the northeast in India, but also for the rest of the country. We'll set a precedent. You don't worry. সুদীপ বাবু প্লিজ একটু আগে জিতেন্দ্র চৌধুরী আমাদের এখানে বসেছিলেন হাত পেলাম we are always you are like my younger brother you know how much I adore you একটু আগে জিতেন্দ্র চৌধুরী এসেছিলেন এখানে আমাদের সঙ্গে বসেছিলেন ওনাকে একটা কোশ্চেনের আনসারে উনি বলেছেন যে কংগ্রেস আমাদের সঙ্গে আইডিওলজিতে ডিফারেন্ট আমরা কংগ্রেসের সঙ্গে সিট শেয়ারিংয়ে যাচ্ছি আরেকটা কোশ্চেনের উত্তরণে বলেছিলেন যদি এটা বলে থাকেন he stands to be collected আরেকটা question he stands to be collected why I say Ideologically, the communists and the Congress are the same. পশার মুদ্রার এপিট আর ওপিট ওয়াই আইডিওলজিক্যালি বলেছেন we believe in democratic they believe they are a democratic party we are a secular party they are a secular party we believe in socialism they too believe in socialism তাহলে আমাদের প্রিয়েম্বলের মধ্যে প্রিয়েম্বলের মধ্যে we the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, democratic republic and to secure to all its citizens justice, social, economic and political liberty of thought, expression, belief, faith and worship. ওই যে সেকুলার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এটা আমাদের আইডিওলজি এটা সিপিএম আইডিওলজি আইডিওলজিক্যালি দের is no difference in between the CPM communist and the Congress বলতে পারেন তাদের কর্মসূচি বাস্তবায়ন কর্মসূচি নিয়ে there might be difference like like like like you say আমরা যখন মানুষ তো ভুল থেকে শিখে অনেক সময় ভুল করে পরবর্তী স্বীকার করেন কম্পিউটার বিরোধিতা একটা সময় সিপিএম করেছিল ভুল করেছে স্বীকার করছে ওয়ান টু থ্রি নিউক্লিয়ার চুক্তি we are the watchdog of the constitution the day we work the government will fall কিন্তু পরবর্তী সময় বুঝেছে this this nuclear deal was for the sake of for the interest of the nation एम रगा बहुत बीजेपी कम्युनिस्ट ওই সময় বলেছে বুঝতে পারিনি এটা কবি সম্ভব नहीं है ये तो चुनावी स्टांट है सोनिया जी का তখন আমরা করে দেখালাম আমাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকলে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে এটা হচ্ছে কর্মসূচির চিন্তা ভাবনার মধ্যে ডিফারেন্স আইডিওলজিক্যালি দের is no difference between the communist and the Congress আরেকটা প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে কংগ্রেসকে কংগ্রেস কোন একটা ইয়েতে আপনার টকশোতে উনি বলেছিলেন যে কংগ্রেস বুর্জুয়ারদের দল এই কোশ্চেনটা যখন ওনাকে করা হলো তখন উনি উত্তরে বললেন আমি let me let me finish উনি বললেন যে yes I have said that কিন্তু এইবার আমরা সিট শেয়ারিং এ যাব <laughs> আজকে বলেছেন তো আজকেই বলেছেন he probably reiterated the earliest statement মানে what more প্রমাণ কংগ্রেস যদি বুর্জা জ্বলতো কংগ্রেস one of the main reason Congress is suffering is because the lack of funding from the capitalists. All capitalists are with the BJP. কারণ কংগ্রেস বুর্জা যদি দল হতো right to secure food security act আনতো না কংগ্রেস যদি বুর্জুয়া দল হতো রাইট টু এডুকেশন অ্যাক্ট আনতো না কংগ্রেস যদি বুর্জুয়া দল হতো এই হেলথ সিকিউরিটি অ্যাক্ট স্বাস্থ্য যে পরিষেবা যে অধিকার সেটা আনতো না এমজিএনটাকে আইন পাশ করতো না ক্ষেপলেন্তু ইন্ডাস্ট্রিয়ালের কর্পোরেট জগৎ এই সমস্ত কারণে কারণ কংগ্রেস খাদ্য স্বাস্থ্য শিক্ষা গরিবের কথা মাথায় রেখে কর্মসূচি তাদের ভাবাবেগকে সম্মান দিয়ে কর্মসূচি রূপায়ণ করে থাকেন তো ইন্ডিয়াস ইন্ডিয়াস কর্পোরেট জগৎ ভাবলো ইয়ার ইয়ে তো কংগ্রেস পার্টি ইয়ার সব গরিবকে হিতকে বারে মে চিন্তা করে হামলো কা ক্যা হোগা তখনই যে ষড়যন্ত্র হলো নরেন্দ্র মোদীকে ফান্ডিং করো ইনকো গিরানা হ্যায় মনমোহন সিং সরকার কো গিরানা হ্যায় ঝুট বুট কা अखबार खरीदो मीडिया खरीदो কি ছিল তখন দু হাজার চোদ্দোর আগে two G spectrum three G spectrum four G spectrum কয়লা থেকে আসমান से কয়লা কয়লা থেকে আসমান সব সব খেয়ে নিচ্ছে कांग्रेस यार मैं साढ़े आठ पौने नौ साल हो गया पौने नौ साल में बताओ कहाँ टू जी स्पेक्ट्रम कहाँ four G spectrum everybody is getting clean chit कहाँ कोयला का घोटाला everybody is getting clean chit These are because of the Godi media, which we have now named. All these media were compelled to publish all such, all such new, news items to confuse the poorer section of the हम काला धन लाएंगे कहा काला धन में स्विस बैंक का अभी तो बढ़ गया संख्या कहा पंद्रह लाख करके बैंक में घुसाने का बात कर रहे थे कहा गया पैसा तो ऑल दिस वेयर और fraudulent means to come to grab power to grab power sir से बाल से नाखून तक जिसका झूठी झूठ है एक चीज है भगवान के द्वार में नहीं मिलता है तो थोड़ा देर से राहुल गांधी I tell you, now the people of India are realizing yeah, he is leading a simple life, a path of truth. সত্যের পথে রাহুল গান্ধী হাঁটছে চুনাও আতায় যাতায় পাওয়ার ক্ষণিকের পাওয়ার ক্ষণিকের আমাদের কাছে প্রাধান্য হচ্ছে দেশকে জুড়ে রাখনা ভারত জোড় আন্দোলন করছেন রাম মন্দিরের ট্রাস্টের যে পুরোহিত মূল- মুখ্য পুরোহিত সমর্থন যোগাচ্ছেন all big shots all social activist are coming and participating why because they prefer ये कुछ बंदा कुछ कर रहे देश के लिए और दूसरा बंदा तो जिसका स, छोड़ो यार ये सब व्यक्तिगत आक्रमण विश्वासी ना किंतु जिस जिसने बोला मैं ट्रेन में चाय बेचा करता था उस प्लेटफॉर्म का नाम वो प्लेटफॉर्म उस वक्त नहीं था बाद में बना बोलता है कि नाला से वो गैस पाइप से लेकर मैं चाय बनाता था झूठ मूठ का जिसका सर्टिफिकेट का डिग्री का झूठ मूठ का वो सर्टिफिकेट मांगता दावा करता है तो इसके बारे में क्या चर्चा करूं तो now you can differentiate people are now differentiating the social media is so strong you don't rely on electronic channel और godi media because people come to know many things from the social media तो वो भी वो चीज़ भी तो लाने में किसका महत्व है किसका हाथ है जिसका विरोध किया था सब पार्टी मिलके वो तो कांग्रेस ही था কিছুক্ষণ আগে আহ, এই মঞ্চেই তৃণমূল কংগ্রেসের পীযূষ বিশ্বাস তিনি বলে গেছেন যে তিনি কংগ্রেস দলটা ছেড়েছেন কংগ্রেসে গোষ্ঠী কোন্দল আছে বলেই সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন কোন দলে গোষ্ঠী কোন দল নেই কংগ্রেস দলে নাকি গোষ্ঠী কোন্দল আমি আমি আপনাকে জিজ্ঞেস করছি রাজনীতিতে কোন দলে গোষ্ঠী কোন দল নেই কংগ্রেস হচ্ছে খোলামেলা খোলা জানলা everybody will know everybody's thing everybody will know everybody's thing খোলা জানলা প্র- মজার কি জানেন তো আমরাই আমরাই কেউ যদি বাজে কাজ করে we are the first ones to leak it to the newspaper ताकि सब आइडेंटिफाई कर सके कौन खराब है कौन अच्छा है আর ইনস্টিটিউশন মানে যারা একদম পুরোটা একদম আহ, সাজিয়ে গুছিয়ে করে तुम भी खाओ मैं भी खाओ सब चौकीदार बन चुके थे उस वक्त they are so called chowkidars of India who are looting चौकीदार ढोंगी चौकीदार सब लूट रहे देश का बोलता है कि सत्तर साल में कांग्रेस ने क्या किया नालायक कांग्रेस ने जो किया अभी तुम बेच रहे हो यू आर सेलिंग ऑफ whatever was made assets of the Congress party in the last 70 years. এখন কংগ্রেস গোষ্ঠীগুলো পীযুষবাবু ছেড়েছেন গোষ্ঠীগুলোদের হতে পারে কেউ যদি পথ থেকে সরিয়ে দিয়ে সরিয়ে দিলে তা গোসা হয়ে যায় তাহলে ফাইন গোষ্ঠীগুলোরে বর্তমান যারা শাসক গোষ্ঠী কটা গ্রুপ আছে হিসেব আছে কাকে কাকে মাংস খায় ওয়েট অ্যান্ড ওয়াচ প্রচুর প্রত্যেকটি দলেই রয়েছে তো কি আছে এতে কেউ যদি না ভালো না লাগে চলে যাবে উনি গেছেন তো but is so so wrong in it গেছেন ওনার ওখানে ভালো হবে ওনাকে শুভেচ্ছা জানাই ভালো হোক ওনার সুদীপবাবু আপনাদের নেক্সট ভৌমিক নামটা গেছি সাম্ভৌমিক মনে পড়বে অথবা সাম্ভৌমিক এ আমাদের বাংলাদেশের যুবক ছাত্র যুবক সমাজ থেকে ধ্বংস করে ফেলছে হি এর থাবা একদম ওই রেঙ্গুন থেকে শুরু করে মায়ানমার রেঙ্গুন থেকে শুরু করে পুরো সেটিং ওর কে না জানে এর জন্য সরকারে বসিয়েছিলাম আমরা অবভিয়াসলি দ্যাট উড বি যুদ্ধ ঘোষণা হবে এই ড্রাগ ব্যাপারীদের বিরুদ্ধে ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট বলা হয়েছিল আমি বারংবার বললাম ওই চোদ্দ মাসের মধ্যে তিনবার বলেছি লোক আয়ুক্তটাকে অ্যামেন্ডমেন্ট করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেলে লোক আয়ুক্তটাকে অ্যামেন্ডমেন্ট করে এটাকে শক্তিশালী করো if we from the government লোক আয়ুক্ত হেভি স্ট্রেংদেন করবো আরও শক্তপোক্ত আরও ক্ষমতা দেওয়া হবে যাতে করে even the chief minister of any state will not be excepted from the clutches of Lokayukta এখন তো দুর্বল শুধু সাদা হাতি পোষা হচ্ছে কোনো কাজ নেই শুধু সাদা হাতি পোষা হচ্ছে সুদীপবাবু অডিয়েন্সে যাব প্লিজ নমস্কার সুদীপ বাবু এতক্ষণ আপনার কথা শুনলাম এর আগে আমরা আরো চারজনের বক্তব্য শুনেছি আমার দুটো সংক্ষিপ্ত প্রশ্ন আছে আপনার আগে যিনি সঞ্চালক বলেছেন আমরা সিপিআইএম এর রাজ্য সম্পাদক শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়ের কথা শুনেছি উনি বলেছিলেন যে আপনাদের মধ্যে কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স হয়নি এবং কোনো কমন মিনিমাম এজেন্ডাও থাকবে না অনলি সিট শেয়ারিং হচ্ছে আইডিওলজিক্যালি আলাদা এটা সঞ্চালক বলছেন তাই সেটা আর বলছি না অনলি সিট শেয়ারিং হচ্ছে তাহলে এটা কি দুদলের কাছে এটা হারার ভয়ে এরকম সিট শেয়ারিং একজন আরেকজনের যারা চিরশত্রু ছিল একজন আরেকজনের আমরা একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে নিচ্ছি সিট হারার ভয় থেকে কি এক নাম্বার টু আপনি বারবারই বলছেন মানুষের জন্যই আপনি পলিটিক্সটা করছেন কিন্তু আমরা দেখেছি আপনার রাজনৈতিক কেরিয়ারে কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিজেপি কংগ্রেস এখন বামপ মিথ্যাদের দ্বারস্থ হওয়া তাতে কি রাজনৈতিক অস্থিরতার পরিচয় নয় আপনাকে কেন বিশ্বাস করবে মানুষ নমস্কার আমার এতটুকু প্রশ্ন এটা মানুষকে জিজ্ঞেস করুন মানুষ আমাকে এত ভালোবাসে কেন আপনার তো আমি একদম একেবারে পার্টার না আপনার প্রশ্নে আমি একেবারে পার্টার্ব না আমার মানুষ তো শেষ কথা না আমার বিধানসভা মানুষ আমাকে ভোট দিয়ে জয়লাভ করেছে এত কিছু অর্ডের মধ্যে এত প্রতিকূলতার মধ্যে আমার বিধানসভা এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছে আপনি কি করেন আপনার পরিচয়টা নামটা জানা রইল না তো আপনি তো ভেরি গুড ভেরি গুড আমার বহু কালচারাল আমার ফ্রেন্ডসরা রয়েছে আপনার যে জগতে আপনি ইন্টারেস্ট পান এরা আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করে আর আমি আসাতে একটা রাজনৈতিক দল যোগদান করার পর একটা রাজনৈতিক দল হঠাৎ করে এক বছরের কম পিরিয়ডে একটা ফ্যাক্টর হয়ে গেছে না every political party once Congress beside then তো it speaks volume that you have been tutor by সমান to put this question but people love me আমি কি করবো বলুন এটা আপনার ঈর্ষা ছাড়া কিছু হতে পারে না আপনি হয়তো জেলাস করতে পারেন আমাকে তো ভালোবাসে না কেন কিন্তু পাবলিক আমাকে লাভ করে লাইক করে because I always speak the truth and I always prefer to remain in the path of truth I don't know why it is probably my negative point আমরা দর্শকদের কাছে যাব নমস্কার দা আমার নাম স্বপ্নদীপ চক্রবর্তী ওয়েলকাম আপনার কাছে আমার আপনার দল নিয়ে একটা প্রশ্ন আছে প্লিজ গো হেড কংগ্রেস আর সিপিএম আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়াই করছে সেটা সিট সিট শেয়ারিংয়ের যদিও এই মডেলটা বেঙ্গলে ফেল করেছে আমরা দু দুবার দেখেছি আশা রাখছি ত্রিপুরাতে এবার হয়তোবা বেস্ট রেজাল্ট করবে তা আমার একটা প্রশ্ন আপনার দলের আর কংগ্রেস সিপিএমের মধ্যে যে সিট শেয়ারিংয়ে সেখানে কংগ্রেসের সিট কটা আর সিপিএমের সিট কটা দ্যাট ইজ আমি বললাম আপনি বোধহয় শুনেননি that is immaterial that is immaterial for us না আমরা আমরা এরকমভাবে আমরা আলোচনাটা চালাচ্ছি চলছে যেখানে যে দাঁড়ালে জেতা যাবে বিজেপিকে হারানো যাবে ওখানে সে প্রার্থী হবে এখন কটা হবে না হবে এটা এবার সিপিএমের যদি চল্লিশটা হয়ে আশ্চর্য হবেন আমাদের চল্লিশটা আশ্চর্য হবেন না দ্যাট ইজ ইমিট আমরা এই গুণ আমরা গুনছিই না আমরা জাস্ট টোটাল পরিস্থিতি পর্যালোচনা করে সিট বাই সিট আমরা এগোচ্ছি এবং উইল কমপ্লিট ভেরি শর্টলি আমার কোশ্চেনটা আরেকটু ছিল আর কি অ্যাকচুয়ালি প্লিজ গো বলছিলাম যদি সিট শেয়ারিংয়ে দেখা যায় কংগ্রেস কম সিটে লড়াই করছে তাহলে কি জনসাধারণের কাছে একটা বার্তা যাবে না যে Congress is not alone enough strong to defeat BJP সেটাই আমার কোয়েশ্চেনটা ছিল I admit I admit Presently, as of today, Congress does not have the strength on its own to defeat the BJP. That is why we are, be it seat sharing or alliance, whatever name, nomenclature you give, that is no problem. That is why we have found out an enemy of the BJP those who need us and though we need them বুঝলেন তাহলে তাহলে মেইন মূল সূত্রটাকে হারাতে গেলে কংগ্রেস বিজেপির সূত্র সিপিএম বিজেপির সূত্র আরেকটাও আছে এটা ইন ডিসগাইজ হয়তো বা হেল্প করবে নো ডেমোক্রেটিক যাদের ডেমোক্রেটিক সেট আপ যারা সেকুলারিজম বিশ্বাস করে Everybody would like to defeat the BJP. Obviously, since the platform is common, we'll be playing on that common platform. Whatever the seat share may be, quota may be, number may be, that is immaterial to all these political parties. Our intention is very clear. We want to get rid of this unruly, anti-democratic party which is in power in Tripura. Good evening, sir. আমার নাম আরিফ বক্স আমি অ্যাকচুয়ালি আপনাকে একদম খোলাগলি একটা কোশ্চেন করতে চাইছি আমার date of birth nineteen ninety three আর তারপর থেকে আমরা সারা জীবন মানে পঁচিশ বছর শুনতে পেরেছি যে জোট আমলের সেই কালো যোগ যেন আর ত্রিপুরাতে না আসে আর তারপরেই আমরা সময় সময় এটাও শুনতে পেরেছি আমার একটা কোশ্চেন যে দশ হাজার তিনশো তেইশের যে মূল খলনায়ক এটা হয়েছে সুদীপ রয় বর্মন এটা সিপিএমের তারা সময়ে সময়ে বিভিন্ন জায়গায় বলে এসছে এখন আমার কোশ্চেন হলো যারা আমরা জোট আমল দেখিনি যেই ভোটাররা যাদের বয়স হয়তো এখন তিরিশ অব্দি পৌঁছচ্ছে আর যা বা দশ হাজার তিনশো তেইশের যেই শিক্ষকরা আছে বা তাদের পরিবারের যারা আছে তাদের জন্য আপনার কি বার্তা থাকবে একটা minute very good question you put please be gentleman you have not seen the জোটামল রাজনীতিতে একটা ভাঙ্গার টেপ রেকর্ডার বাজানো হয়েছিল যারা দেখেনি তারাও শুনেছি কলেজের সামনে জোর জামানায় কথাবার্তা বলতে এটা রাজনৈতিক স্বার্থে কথাবার্তাগুলো বলা হয়েছিল পলিটিক্স ইউনো এটা ছয় যেরকমটা হয়তোবা এই জায়গাটা হয়তো বা আপনার memory you are bit grown up that time in two thousand twelve I wrote letter to the the then uh, Union education uh, minister Minister, MHRD, যে তোমরা দেশে একটা আইন পাস করেছ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্টাইজমেন্ট ওই তখনকার বামফ্রন্ট সরকার করেছে দেখতে পাচ্ছি যে এখানে আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষক হিসেবে টেন্থ পাস করা যারা টেন্থ পাস করেছে তাদেরকে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে বলেছে যে তোমরা অ্যাপ্লাই করো কিন্তু এনসিটি গাইডলাইন বলেছেন the minimum education and qualification for undergraduate teachers should should be should be class twelve pass please look into it wait did a commit wrong undergraduate শিক্ষক যারা মাধ্যমিকের পাশ করা তাদেরকে সুযোগ করে দিয়েছিল বামফ্রন্ট সরকার I objected for the generation next কারণ দে উইল বি এই আন্ডারগ্রাজুয়েট টিচার ক্লাস ওয়ান থেকে ফাইভ অব্দি পড়াশোনাটা করাবে তাহলে তাদের একটা স্টুডেন্টের তার ভিত্তি যদি নড়বড়ে হয়ে যায় আর ও তখনকার এই যে যারা আমি কাউকে আন্ডারমাইন করছি না এর মধ্যে হয়তো ভালো স্টুডেন্ট ভালো নাম্বার পেয়েও থাকতে পারেন কিন্তু ফ্যাক্ট হচ্ছে নিপেন চক্রবর্তীর আমলে একবার একটা একটা কমিশন বসিয়েছিল ত্রিপুরা বোর্ডে কার কত পার্সেন্ট পাস করেছে এটা জানার জন্য যে তথ্য was very very disheartening the same figure still lies grace mark দিয়ে পাশ করানো হয় তো গ্রেজ মার্ক দিয়ে যাদেরকে মাধ্যমিক পাশ করানো হয় তাদের হাতে আমি লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কারিগর হিসেবে ছেড়ে দেব আর দেশে একটা আইন পাশ হয়েছে আইনের পরিপন্থ ওই তখনকার সরকার কাজ করছে So I just wrote a letter and they made a story out of it. For political reasons, as was the story made of, during 1988 to 1993. When I repeat a falsehood 100 times, it becomes stronger than the strongest truth. একটা মিথ্যা কথাকে বারংবার বারংবার বারংবার বলা বলো বলো বলো বলো এটা সত্যের থেকে ধ্রুব সত্য এদেরই আসে মিথ্যেটা এই এটাই হচ্ছে পলিসি সুদীপবাবু শেষ দুটো কোশ্চেন আচ্ছা প্রথমে এটা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্টটা হচ্ছে যে আপনি ত্রিপুরার রাজনৈতিক পেরিফেরিতে সুদীপ রায় বর্মন বলতে পারেন না সেলিব্রিটি আচ্ছা কেন আপনি বলছিলেন না মানুষ আপনাকে ভালোবাসে সত্যি মানুষ আপনাকে ভালোবাসে কিন্তু ব্যক্তিগত সুদীপ রায় বর্মনকে ভালোবাসে একরকমভাবে রাজনৈতিক সুদীপ রায় বর্মনকে দেখে অন্যরকমভাবে রাজনৈতিক আইডিওলজি আপনার এক হতে পারে আরেকজনের আরেকটা হতেই পারে I think you have no objection on that ব্যক্তি সুদীপ রায় বর্মন সবারই প্রিয় ব্যক্তি সুদীপ রায় বর্মন সবার কাছে আপনি সিনেমায় গেলে হয়তো আরও বেশি সাইন করতে পারতেন একটা ফিগার আপনি গানও ভালো করেন আপনি আমি অনেকবার শুনেছি আমি personally a fan of your song আপনার সঙ্গে আজকে আমাদের টাইম হয়নি হয়তো forty five minutes one hour কিন্তু আপনার সঙ্গে টক শো অ্যাটলিস্ট দু ঘন্টা চলতে লাগবে কারণ কোশ্চেন্স এত তিরিশ বছর আপনি এখানে রাজনীতির নেয় আপনাকে মানুষ দেখেছে শুনেছে বুঝেছে দেখতেও চায় শুনতেও চায় আরও বিকজ আপনি যেটা করছেন আপনি আপনার আইডিওলজি বা আপনি ত্রিপুরার জনগণের জন্য করতে চাইছেন অল্প পরিসরে আপনি মন্ত্রিসভায় ছিলেন যথেষ্ট ভালো করেছেনও সেটা বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি একটা গ্যারান্টি কি দিতে পারেন এই মঞ্চ থেকে যে যেই জোটে গিয়ে আপনি ত্রিপুরার মানুষের জন্য করার চেষ্টা করছেন ত্রিপুরার মানুষকে একটা গণতন্ত্র দিতে চাইছেন যদি সেটাতে সফলতা আসে তাহলে আবারও এরকম কোনো পরিস্থিতি আসবে না যেখানে দাঁড়িয়ে আপনাকে আবার ঘুরে দাঁড়াতে হবে বা আপনার জোট সঙ্গীর সঙ্গে আপনাকে ফাইট করতে হবে I haven't seen the future. I have forgotten the past. I am dealing with the present. That is my philosophy of my life. My philosophy of my life is forget the past, don't depend on the future, deal with the present. At present, the left and the Congress are good friends. I wish it remains forever. But I haven't seen the future. Friends becoming foe could be. Once, if it happens, we'll fight it out once again. Last question audience থেকে দাদা নমস্কার আমি মানব একটা কথা জানতে চাইব ভোটের আগে তো বিভিন্ন রাজনৈতিক দল ইস্তাহার প্রকাশ করে থাকে তো আপনারা কি যেহেতু বাম দল এবং আপনারা যৌথভাবেই নামার প্রস্তুতি নিচ্ছেন তো সেই জায়গায় আপনাদের ইস্তাহারটা কি যৌথ হবে না সেপারেটলি হবে ইস্তাহার অলওয়েজ সেপারেট হয় ইস্তেহার নির্বাচনী ইস্তার পার্টির তার তার পাঁচ বছর কি চিন্তা ভাবনা করছেন রাজ্যের জনগণের জন্য যার যার পার্টির আলাদা চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটে তাদের দলের ইস্তেহারের মাধ্যমে স্বাভাবিকভাবেই ইস্তেহারগুলো আলাদাই হবে নেক্সট কুরুক্ষেত্রের মঞ্চে আবার আপনাকে চাইব একবার এবং আমি চেষ্টা করব আমি চেষ্টা করব যাতে সেই মঞ্চে আপনার জন্য আরো বেশি টাইম অ্যালট করা যায় আমি আরো একটা চেষ্টা করব সুদীপবাবু চেষ্টা করব যাতে যেই কোশ্চেনগুলোতে আপনার একটু মনক্ষুণ্ণ হয়েছে সেই সব সেই কোশ্চেনগুলো আমি সেই সব কোশ্চেনগুলো আমি বলছি আপনাকে আমি সেই সব কোশ্চেনগুলো ভিক্টর কিছু বলবে বোধহয় হ্যাঁ, ভিক্টর চাইছে বলতে ভিক্টর প্লিজ প্লিজ ভিক্টর একটা আমাদের ভাসপার কারিয়াকার্তা কাটতে ওকে অ্যালাউ করুন আপনাদের নমস্কার দাদা আপনাদের নতুন জোট সঙ্গী জিতেনবাবুকে এই প্রশ্নটা করেছিলাম আপনাকেও করছি ক্ষমা যাত্রাটা কবে থেকে শুরু হচ্ছে ক্ষমা যাত্রা কারণ কি তিরিশ বছরে অগন্তিক রাজনৈতিক বিজেপির সিনিয়র নেই অগন্তিক রাজনৈতিক ব্যক্তিরা মারা গেছেন একটা ক্ষমা যাত্রা এরা প্রাপ্তি চায় অন্তত দ্বিতীয় প্রশ্ন জয়েন্ট ম্যানিফেস্টোতে একটা পাতা কি এদের পরিবারদের জন্য থাকবে যেখানে শ্রদ্ধাঞ্জলি জানানো থাকবে নাম ধরে ধরে তৃতীয় প্রশ্ন আপনি ঠিকই বলেছেন আমি একটু রেপিড ফায়ারই যাচ্ছি আপনি পলিটিশিয়ান নয় পলিটিক্স আপনার ব্রেড অ্যান্ড বাটার নয় বাট আপনার পুরো বক্তব্যতে আপনি বুঝতে পেরেছি আপনি লাস্টে সেটা কোটও করেছেন আপনি সিচুয়েশনাল পলিটিশিয়ান আপনি আজকে যেটা আপনার প্রেজেন্ট কালকে এটা পাস্ট হয়ে যাবে so you have kept everything open আর ফোর্থ কোয়েশ্চেন কংগ্রেস আর সিসিপির যে এগ্রিমেন্টটা হয়েছিল রাহুল হ্যাঁ, গান্ধী আর এই যে লাস্ট যে এটা তো প্রশ্ন হলো না এটা ইওর অবজারভেশন প্রশ্নগুলো করুন না এটা তো আপনি অবজারভেশন আপনার বলছেন আমি কি আমি কি করব আমি কি ধরনের লোক এটা তো আপনার প্রশ্নটা করুন আমি উত্তর দিতে সহায়তা লাস্ট লাস্ট প্রশ্নটাই প্রশ্ন না তো আপনি প্রশ্নটা করুন একটা তো প্রশ্ন করলেন না আপনার অবজারভেশনগুলো আপনি বলছেন আমার সম্পর্কে প্রশ্নটা করুন না লাস্ট এটা লাস্ট প্রশ্নটা হলো কংগ্রেস আর সিসিপির যে এগ্রিমেন্টটা হয়েছিল কমিউনিস্ট পার্টি অফ চায়না এটারই কি দায়ভার যে দেশের মধ্যেও কংগ্রেস এবং সিপিএম এর প্রত্যেকটা রাজ্যে এগ্রিমেন্ট হতে হবে এটা কি ব্রাঞ্চ এক্সপ্যানশনের মতো ব্যাপার ট্যাপার কি It is, it, is, it, is, it is not a question, it is the reflection of your mindset. Eh? It is not a total question. It is completely a reflection of your mindset. And the mindset says uh, that you have been completely brainwashed by one ideology. That is, প্রশ্ন করলে আমি বেশি উত্তর দেব আমি খুব সংক্ষেপে একটা কোশ্চেন করব খুব সংক্ষেপে তো দীর্ঘদিনের বাম এবং ডানের লড়াইয়ে একে অপরের শত্রু জনগণ যে হয়েছে এখন এই জোটে যারা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে কি বার্তা যাচ্ছে অর্থাৎ সিপিএমের দ্বারা কংগ্রেস নির্যাতিত হয়েছে কংগ্রেসের দ্বারাও বিভিন্ন সময় এর নির্যাতিত হয়েছে আমি ক্লিয়ার সেই হিসেবে মানে ক্লিয়ার হচ্ছে যে যাদের যাদের পরিবারে যাদের যাদের পরিবারে কংগ্রেস মারা গেছে হ্যাঁ, মারা গেছে এফেক্টেড হয়েছে বাড়িঘর ভাঙা হয়েছে পোড়া হয়েছে অনেক কিছু আফটার পোল ভায়োলেশন হয়েছে আফটার রেজাল্ট ভায়োলেশন হয়েছে আপনাদের এই জোটের ফলে আপনারা ওই ওই মেম্বার্সদের কাছে কি করে যাচ্ছেন বা ওই মেম্বারসদের ওই ঘরগুলোতে ওই পরিবারগুলোকে কি করে বলবেন গিয়ে যে আমরা জোট সঙ্গী যারা একদিন আপনাদের আমাদের ঝগড়ার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আজকে আমরা বন্ধু হয়েছি তো আমরা আপনার কাছে এসেছি এটা কি করে যাবেন কি বলবেন কি এজেন্ডা থাকবে তখন আমি তো নিজেকে দিয়ে নিজে বিচার করি I was a victim of the then violence আমার শরীরে মার many times so many times আমার শরীরের দাগ সারা শরীরের দাগ রয়েছে if I can forget and forgive them for a greater future bright future of the state people of my state so will others আমি যদি এত কিছু ভায়োলেন্সের মিথ্যে মামলা থেকে শুরু করে সব কিছু শারীরিক আক্রমণ মানসিক দৈহিক আক্রমণের পরেও যেমন ভাজপাকেও ক্ষমা করে দিতে চাই সিপিএমকেও ভুলে গেছি অতীতের কথা তা আমি নিজেকে তো নিজে বুঝি যে রাজ্যের মানুষ কি চাইছে এবং এই ইন্ডিকেশন না আপনার বক্তব্য দিয়ে না আমার বক্তব্য দিয়ে তো হবে না ইন্ডিকেশন হবে রেজাল্ট দিয়ে রেজাল্টটা মিলিয়ে নেবেন তখনই তো আপনার উত্তরগুলো পেয়ে যাবেন রেজাল্টটা মিলিয়ে নেবেন মার্চের দুই তারিখের বেশি দিন অপেক্ষা সকলকে বেশি দিন করতে হবে না দু তারিখ রেজাল্টটা মিলিয়ে নিয়ে বুঝে যাবেন আজকে প্রশ্নগুলো মাথার মধ্যে রাখবেন তখন উত্তর পেয়ে যাবেন এরাজ্যের মানুষ কি চাইছিল ক্ষমা করেছে কি না করেছে এই যে নানা প্রশ্ন সবগুলো উত্তর পেয়ে যাবেন শেষ কোশ্চেন জোটে ভোট লড়ছেন সেই ভোটে জেতার পার্সেন্টেজ মানে আপনি কি মনে করেন যে কতটা জিতবেন আপনাদের জোট সঙ্গী হিসেবে সিপিআইএম এবং আপনাদের এবং আপনি বললেন আরেকটা দল আছে যারা বাইরে থেকে আপনাকে সাপোর্ট করবে এই পুরো জোট মিলে আপনাদের আপনারা জিতবেন সেটা আশা করছেন তো তার পার্সেন্টেজ কত মানে কত পার্সেন্টেজ শিওর যে উইল উইন লড়াইটা কার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আপনি বললেন ভুলক্রমে যদি খাতাটা খুলেও ফেলে সিঙ্গেল ডিজিটের মধ্যে থাকবে লিখে রাখবেন রেজাল্টের পর আমাকে ফোন করবেন thank you very much thank you আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো সুদীপ বাবুকে এরপরে রয়েছে আমাদের শেষ এবং পঞ্চম পর্যায় সেই পর্যায়ে থাকছেন বিজেপির তরফ থেকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এই মুহূর্তে এ পর্যন্তই কুরুক্ষেত্রের আগামী পর্বে সকলকে আবার দেখা হবে